হ্যালো আমার YouTube family welcome to my channel তো রাধে রাধে তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে তো ভিডিওটা দেখতে থাকো আজকে কী নিয়ে ব্লগ হতে চলেছে ঠিক আছে তো আজকে যে কারণে ব্লগটা বানানো সেটা হচ্ছে যে আমাদের টিম আজকে খেলতে যাবে তো সেটা নিয়ে আজকে ব্লগ আমাদের ক্লাবের ক্রিকেট টিম আজকের আমাদের গ্রামেই একটা খেলা খোলা হয়েছে সেখানে খেলতে যাচ্ছি তো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা কিছুক্ষণ পর আমরা মাঠে পৌঁছে যাবো গিয়ে মাঠে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা মাঠে চলে এসেছি মাঠে চারধারে লোকে ভর্তি দেখতে পাচ্ছ তারপর হচ্ছে আমাদের খেলাটা হচ্ছে দুই কি তিন নম্বরে খেলা আছে আমরা এখানে এসে জানবো যে কখন আমাদের খেলাটা আছে তো তার আগে তোমরা মাঠটা দেখে নাও ভালো করে যে খেলা হচ্ছে আমাদের আগে একটা টিম খেলছে আমার লোগো দেখতে পাচ্ছ অনেক লোগো খেলা দেখতে এসছে এই দুপুরে তো ভিডিওটা দেখতে থাকো আমরা আমাদের টিমের কাছে চলে যাব এবার তো আমাদের টিম টিমটার কাছে চলে গিয়ে দেখব যে আমাদের টিমের প্লেয়াররা কি করছে এগুলো দেখব আর তোমাদেরকেও দেখাবো ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে আচ্ছা, ক্লাবের ছেলেরা আর টিমের সবাই বসে আছে এই মাঠে খেলাটা দেখছে এর আগে যে আমাদের টিমের আগে যাদের খেলাটা হচ্ছে তাদের খেলাটা দেখছে সবাই বসে তো এরপর আমাদের খেলা আছে আমাদের খেলা শুরু হবে এরপর তো তার ফাঁকে আমরা কি করবো জানো তো তার ফাঁকে আমরা লোকেদের বাড়ির গাছের আম বাগান থেকে আম নিয়ে আসছিলাম তারপর আমটাকে কেটে তাদের বাড়ি থেকে নুন টুন মাখিয়ে আমরা খাচ্ছিলাম আহ মজা করে খাচ্ছিলাম দেখছো আমার মুখের ইমপ্রেশনটা কেমনভাবে খাচ্ছিলাম রোদের সময় মনটা পুরো ভরে গেছিলো আম খেয়ে মজা করে আমি আম খাই তোমরা ভিডিওটা দেখো তো ফাইনালি আমাদের টিম মাঠে খেলতে নেমে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর খেলা শুরু হবে সবাই নেমে যাচ্ছে মাঠে দেখতেই পাচ্ছ তোমরা কোনো জায়গায় সিস্টেম কথা কোনো বেশি ইন্টারন্যাশনালে নেই ইন্টারন্যাশনাল পিছনে নয় দুই ঘরে পিছনে সেখানে ফিরে ভাই চাল ম্যাচ বুঝতে হয়ে ওখানে কোনো লেভেল নেই করতে পারতো একটা ওভার ধানের পরিচালনা করে তুলো অত কথা বলবো ওর ওভারে তিনটা নো ডাকবো তিনটাই নো হয়ে যাবে আমাদের ম্যাচ পরিচালনা করা শিরোনাম হয়ে যাবে শুভজিৎ নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টাইমিং ভালো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ভাই একটা বড় হিটলে পাঁচ বলে এগারো রান তেরো রান করলে ড্র তো তিন রান হয়েছে তার এগারো রান পাঁচ বলে তো অনেক লড়াইয়ের পর আমরা উঠে গেছি ফাইনালে এবার ফাইনাল খেলা সেটিং সেটিং ওটা আছে চার হবে হারবে আমি জানি আলাদা না যাবে আর আলাদা না যাবে না হ্যাঁ। তো ফাইনালে আমরা জয়লাভ করলাম তরুণ সঙ্গে আমাদের টিমের নাম তো আমরা জিতে গেছি চলো এই এই হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ লাস্টের লাস্টের এই দৃশ্যটা দেখো কত আশা ঘরে আছে টাকা চন্দন চন্দন তুমি ইউটিউবের ঠিক আছে তো খেলা শেষ ম্যাচ আমরা পুরস্কার পেয়েছি আর ট্রফিটা নেব আর সেলিব্রেশন করতে করতে আমরা বাড়ির দিকে যাব আর তোমরা ভিডিওটা দেখো খুব মজা হয়ে যাচ্ছে সারাদিনটা না খেয়ে দিয়ে এখন সকালবেলা দশটা থেকে এসে বসে বসেছিলাম তা এখন বাজে কটা আমি দেখে বলছি এখন বাজে পাঁচটা চুয়ান্ন প্রায় সারাদিনই বসে আছি মাঠে খেলা দেখবো বলে আর নয় নয়েজগুলো আসছে কিছু মনে করো না এতক্ষণ কথা বলতে পারিনি কারণ টেনশনে ছিলাম ম্যাচের খেলা দেখছিলাম ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগে ততক্ষণ কিন্তু সুস্থ থেকো ভালো থেকো